ছোটবেলা অনেক কিউট ছিলাম মানুষের নজর লাগে কালো হয়ে গেছি না পুষে দেব বাবা কি করে দেব বলেন টাকার দাম নাই এখন আর না টাকার দাম বাংলাদেশ উন্নত হয়েছে টাকা বেশি হয়েছে এই তো আর কি মু お前はもう死んでいる。 ননি গরুর হাতের যাওয়ার অভিজ্ঞতাটা আই থিঙ্ক সবারই আছে কিন্তু বিশেষ করে পারিবারিকভাবে যারা প্রতিবার গরু কেনেন তারা জানেন যে হাটে যাওয়ার আগে একটা পরিকল্পনা থাকে একটা উদ্দেশ্য থাকে তো আল্লাহর রহমতের আশায় আমরা বিসমিল্লা বলে আমাদের যাত্রা শুরু করে দিলাম আমার সাথে ছিলেন আব্বু আমাদের একজন প্রতিবেশী আমাদের ছোট মামা এবং ফরহাদ ভাই সো এরকম চারজনকে নিয়ে আমি সহ পাঁচজন হাটের উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতেই পাচ্ছেন একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ মানে আধা শহর আধা গ্রাম এরকম একটা ফিলিং পাবেন এটা হচ্ছে আফতারনগরে সো দেখতেই পাচ্ছেন মানে ওয়েদারটাও একটু গুমট গুমট থাকলেও সকালে রিল্যাক্সিং একটা মুভমেন্টে আমরা আগাইতে থাকলাম এবং বেশ ভালো লাগতেছিল যেতে যেতে আসুন্না ফাউন্ডেশনের সামনে দিয়ে আমরা গেলাম আপনারা জানেন বর্ণাট্যদের সহযোগিতার স্বার্থে শেখ আহমদুল্লাহর এই ফাউন্ডেশন সবার আগে সবার প্রথম দিকে এগিয়ে আসছিল এটা ক্যাপিটাল সিরাজ কর্মিনেশন সেন্টারের ঠিক অপোজিটের গলি দিয়ে খুব ইজিলি আসা যায় এটা আপনার সি ব্লকে অবস্থিত চাইলে আপনারা এখানে আসতে পারেন আমাদের যাত্রার পথে এখানে একটু দাঁড়ালাম কিন্তু বেশি সময় আর থাকা গেল না যেহেতু তাড়াতাড়ি যেতে হবে সকাল সকাল কাজ সেরেই ব্যাক করতে হবে ব্লগে আমাকে দেখে অনেকেই বলতে পারেন ছোটবেলা অনেক কিউট ছিলাম মানুষের নজর লাগে কালো হয়ে গেছি রাস্তায় আগাইতে আগাইতে আমাদের সামনে দিয়ে বেশ কয়েকটা গরু গেল সবাই এটার দাম টাম জিজ্ঞেস করতেছিল যেতে গেলে তো পারো না অনেক ভালো ইয়ে। এই সেতুটাকে পদ্মা সেতু মনে করে কেউ আবার ভুল করবেন না কারণ এটা হচ্ছে আমাদের আফতাবনগরের একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যাওয়ার একটা ছোট সেতু বা ব্রিজ বলতে পারেন পদ্মা সেতুর একটা মিনি ভার্সন মিনি পদ্মা ব্রিজ বাট এখান থেকে মোটামুটি আপনার আমাদের গরুরহাটের যে স্টার্টিং পয়েন্ট সেটা এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকেই তাদের পছন্দের গরু নিয়ে দ্রুত ব্যাক করতেছে যেহেতু শুক্রবার জুম্মার নামাজের একটা ব্যাপারও আছে সো একটা তাড়াহুড়া তো আছেই তো তারপরেও আমরা গরু কেনার নিয়ত নিয়ে সামনে আগায় গেলাম হাটের শুরুর দিকেই চোখে লাগার মতো একটা গরু বিক্রি হয়ে গেছিল দামটা অবশ্য জানা হয়নি কিন্তু আশপাশে প্রথম দিকে যে গরুগুলো দেখলাম আমার দেখে মনে হলো গরুর হাটটা বেশ জমে উঠছে কোথা থেকে পাবনা সিরাজগঞ্জ ওরা ভালো আছে তো হ্যাঁ। তো বোয়ান ডান্ডা লয়ে যাবো গেলার সময় দাম যে ওই এক গাটা আমি লাখ বিট দেবো তো তোমার বলো তোমার কথাটা হ্যাঁ আমার ওই দাম নেবে না আপনার আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে গরুর দামটা অতিরিক্ত বেশি মনে হচ্ছিল কারণ শুরুর দিকে রাস্তার পাশে লোকজন গরু আসে দেখার জন্য বেশি তো সেখানে গরুর দামটা চাওয়াটাও নর্মাল কিন্তু যেতে যেতে সাতটা গরু একসাথে দেখে আমার খুব ভালো লাগলো <laughs> এরা মনে হয় চার মতো কোথাকার further. মসজিদের কথা বলছেন না এটা অনেক ভালো টুকু Damn. Damn, boy. নিয়ে গরুটা এই বেটা গরু কার এটা এটা গুরুবার এদিকে যাবে এদিকে সব Damn boy, he's thick, boy. কোথা থেকে আইছো? দৌড়া কুত্তে সোনা। দৌড়া ফেলা। দৌড়া থেকে। এটা কি তোমার চিন্তা ভাবনা কি গরুর এটা কত চিন্তা ভাবনা আর কি চিন্তা ভাবনা হ্যাঁ চিন্তা ভাবনা করছি বাড়িতে দেখো তখন চিন্তা ভাবনা আল্লাহ করে আইছি তো বিক্রি করে বিক্রি করে যাবো thick ass boy damn জি জি এটা এটা চাচ্ছেন কত এটা তিন লাখ টাকা তো বেশি দাম না কম দাম বেশি হইলে তো একটু বাদ দিই বলেন কোনো দেবেন বলুন একটু বেশি হয়েছে একটু বাদ দেন দেখি দিন চার দাও না মশায় কামড়িয়েছে

কয় জাতি রয়েছে না দুই জাতি আছে না এটাও তো দুই জাতি আছে Go, go, go, see, check this out. Back this way. কত ইয়ে হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এইটা নিয়ে তোর নিয়োগ করতে উল্টো পাল্টা দাম চেয়ে না খালি করে চেয়ে লাভ নাই তো তুমি গরু তো বেঁচে যাবা আমি গরু কত বলি তিন লাখ বিশ দশ তিন লাখ বিশ সব দশ করছে Mission আসলে টানা এত গরু দেখার পর আমরা একটু দুর্বলই হয়ে গেছিলাম কারণ অনলাইনে গরু কেনার ফিজিক্যালি গরু কেনার মধ্যে অনেক পার্থক্য আছে আমাদের অনেকগুলো গরু পছন্দ ছিল বাট দামে কোনো দিক থেকে মেলানো যাচ্ছিল না আবার সবার পছন্দ হওয়ার একটা ব্যাপার ছিল সো অনেক দূর হাঁটাহাঁটি এবং পরিশ্রম করার পর ফাইনালি আমরা একটা জায়গায় মোটামুটি মানসিকভাবে স্থির হয়েছিলাম যে গরুগুলো আমরা কিনবো

বাবা বেশি জন চাই আপনি দাম করে নেন আঙুর পোষালে দেবো না পোষালে বাবা কি করে দেব বলেন টাকার দাম নাই এখন না টাকার দাম বাংলাদেশ উন্নত হয়েছে টাকা বেশি হয়েছে এই তো আর কি মানে গরু জরুরি কিন্তু কিন্তু হয় আমি একটা কথা বলছি গরু যদি জ্বরে জ্বরা রোগ আছে গরু তাহলে এই যে বোটা বোটা এগুলো হয় এটা আপনার গোল ভালো আছে যে জায়গাটা আছে শরীরে সব জায়গায় তো আছে এটা দেখা যাইতেছে যে মানে শরীরে সব জায়গায় আছে মানে একটা জায়গা হইলে বোঝা যাইতে যে ওই জায়গায় কিছু একটা এই গরু দুটো একসাথে কেনার জন্য আমাদের মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি আমরা নিয়ে নিলাম কারণ এই দুটো আমাদের অনেক পছন্দ হয়েছিল কিন্তু যে গরুর মালিক সে কোনোভাবেই এক লক্ষ পঁচাত্তরের নিচে দিতে চাচ্ছিল না অনেক দামাদামি করে ওটা উনি দেড় লাখ পর্যন্ত নামাইছেন কিন্তু আমরা চাচ্ছিলাম সেটা আর একটু কমে নিতে তুমি দাম ঠিক করে কও তাহলে বিড়ি খাও একটু বাদ দাও এখন একটু বাদ দাও আর এখন তুমি তো ব্যস্ত না এখন তুমি বেচার দাম কও যেহেতু যেহেতু বলছে মুরব্বী বলছে দুইটা নিতে পারে দাম ঠিক মতো চাও তুমি তোমার অত লস করানোর দরকার নাই আমার ঠিক আছে তুমি কও পয়সা তো এক পয়সা তবে তুমি হ্যাঁ আর নিচে নামবো রামবা কত হ্যাঁ, তো অনেক দামাদামির পরেও এই গরু দুটো আমরা আমাদের বাজেট অনুযায়ী কিনতে পারি নাই আর গরু দুটো দেখে আপনারাও বুঝতে পারতেছেন এটা বেশ ভালো একটা ডিল ছিল আল্লাহর রহমতে শেষমেশ আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাইলাম ফাইনালি একটা গরু আমাদের সব দিক থেকে আসলে মন মতো হইল এই গরুটা বেশ রাগি এবং তাগড়া ছিল সো এটাকে নিয়ে মুভ করতে একটু কষ্ট হচ্ছিল দুইজন মিলেও আসলে এটাকে কন্ট্রোল করা একটু কঠিন তারপরেও ফাইনালি এই গরুটাকে কেনার পর অনেক ঝামেলা করে হইল বাসা পর্যন্ত আনা গেছে এবং সব মিলায় এটার দাম আমাদের পড়ছে এক লক্ষ একুশ হাজার টাকা আর এর বাইরে হাসিল এবং অন্যান্য খরচ সহ আরেকটু দাম পড়ছে সেগুলো প্রত্যেকটা গরুতেই থাকে বাট আমরা সবাই আসলে এই গরু কেনার উপর মন মতো সন্তুষ্ট ছিলাম এবং এই গরুটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে আরে আর আর না কি করেন ভালো আছে গরু ভালো আছে যাইতেছি তো নগর আফতাবনগর থেকে আফতাবনগরে যাইতেছে বাসায় আনার পর গুরুর সাথে বেশ কিছু মুহূর্ত আমি কাটানোর চেষ্টা করছি ক্লোজ অ্যান্ড পার্সোনালি এবং গরু কেন যেন মানে আমাকে দেখার পরে একটু ঠান্ডা হয়ে গেল সে আগের মতো রাগারাগি বা পাগলামি করতেছিল না আমি সুন্দর মতো আমি একটা মালা কিনে গরুর আবার পরেও দিলাম এবং তার সাথে অলরেডি বেশ কিছু ছবি টবিও তুললাম আশা করি আপনাদের সবার এবারের কোরবানির ঈদটা সুন্দর কাটুক আসলে ভাই জিতছেন কথাটা বড় না কথাটা মেইন হচ্ছে মন আল্লাহর জন্য আমাদেরকে এই কোরবানি সফলভাবে করার সুযোগ দেন এবং আল্লাহ সেটা কবুল করে নেন এটাই হচ্ছে আসল কথা থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন আমাদের গ্রুপে জয়েন করতে ভুলবেন না লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের জন্য বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম